ফিতনা ছড়াবে নবীজি বলেছেন শেষ জামানার নারীরা পর্দা করেও কেমন ফেতনা ছড়াবে শোনো নবীজি বলেছেন নিসা ওহম কাসিয়াতুন আরিয়াত শেষ জামানার নারীরা তারা পর্দা করবে এমনভাবে বুর্খা পরলেও এত টাইট ফিটিং বুর্খা থাকবে নবীজি বলেছেন শেষ জামানার নারীরা এমন হবে কাপড় পরলেও তাদেরকে উলঙ্গ লাগবে বোরখা পরবে কিন্তু টাইট ফিট বোরখা হালকা পাতলা বোরখা পরিধান করবে বলেন তো এরকম পর্দার নামে ফ্যাশন আর তামাশা এখন আছে না নাই এমন টাইট ফিট বোরখা পরে শরীরের ভেতরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলো বোঝা যায় তাহলে এটা পর্দা হলো না পর্দার নামে ফাইসলামি হলো এই জন্য আমার বোনদেরকে বলবো খবরদার লাল নীল বেগুনি বিভিন্ন কালারের বোরখা পরবেন না একদম কালো রঙের বোরখা পরবেন পাতলা নয় বরং একটু ভারী বুর্খা পরবেন যাতে করে শরীর দেখা না যায় টাইট ফিট নয় বরং ঢিলে ঢালা বুর্খা ব্যবহার করবেন কালো রঙের বুর্খা পরবেন খবরদার পর্দা করে ফেতনা ছড়াবেন না নবীজি বলেছেন শেষ জামানার নারীরা এমন হবে আলারু তারা তাদের মাথার মধ্যে বুক্তি উটের কুজের মতো পেচ দিয়ে দিয়ে ভাজ দিয়ে দিয়ে হিজাব স্টাইল করে বাঁধবে এরকম আছে না নাই কিছু মহিলা আছে দেখবেন বুর্খা টুরকা পড়ছে ঠিক আছে এরপরে বুর্খা বইরা স্টাইল করে হিজাব বানছে মুখের মধ্যে মেকআপ মাইরা ঠোঁটের মধ্যে আবার লিপস্টিকও লাগাইছে আছে না নাই বিষয়টা হলো এমন এক এলাকায় চুরি বেড়েছে প্রচণ্ড রকম চুরি বেড়েছে এক লোক সে চিন্তা করলো আমার গ্রামে আমার এলাকায় যে পরিমাণ চুরি বেড়েছে এখন আমার ঘরের দরজা একটু টাইট করা দরকার যাতে চোর ভালো করে ঢুকতে না পারে চুরি ডাকাতি যেন আমার ঘরে অন্তত না হয় তার দরজার মধ্যে সিটকারি লাগানো ছিল একটা আপনারা কি সিটকারি বলেন না সিটকিনি যাই হোক যেটাই বুঝেন মিস্ত্রি ডেকে আনছে ডেকে এনে আরও চারটা লাগাইছে তাহলে চার আর এক কত হয়েছে পাঁচ এই লোক এত ব্যাকল এত বেকুব রাতের বেলা পাঁচটা সিটকারি লাগাইয়া ঘুমাইছে কিন্তু তার জানালা খুলে ঘুমাই গেছে দরজা বন্ধ করে জানালা খুলে রাতে ঘুমাইলে যেমন চুরি ডাকাতির সম্ভাবনা থেকে যায় ঠিক তেমনি বুর্খা বইরা নিকাব না পরে মুখ খোলা রাখলেও পর্দা করার পরেও ফিতনা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আর আমাদের শরীরের রাজধানী হচ্ছে এই ফেস ফেস মুখমণ্ডল হচ্ছে শরীরের রাজধানী কেন কারণ মুখের দিকে তাকালেই তো মায়া লাগে আকর্ষণ এখান থেকে তৈরি হয় এটাই যদি আপনি খোলা রাখলেন তাহলে এটা তো পর্দা হলো না এটা পর্দার নামে কি হলো তামাশা পর্দার নামে কি হলো তামাশা এজন্য আমার বোনদেরকে বলবো খবরদার নিকাপ করবেন নিকাপ করে বের হবেন আমার বোনেরা বেপর্দা অবস্থায় বের হবেন না আপনাদের জান্নাতে যাওয়া সহজ পর্দা করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ছেলে মেয়েদের দেখাশোনা করেন স্বামীর খেদমত করেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে কেয়ামতের দিন আল্লাহ আপনাদেরকে জান্নাতে ঢুকাই দেবেন সুহান আল্লাহ আর আপনাদের উদ্দেশ্যে কি বলবো আপনারা নিজের বউকে একটু পর্দা করাইয়েন নিজের মেয়েকে পর্দা করাইয়েন কিছু কিছু বাপ আছে তার চোখের সামনে তার মেয়ে বুর্খা ছাড়া পর্দা ছাড়া স্কুলে কলেজে যায় তার একটু খারাপও লাগে না আমি একটু কঠিন কথা মাঝে মাঝে বলি বলা দরকার এই জন্য আচ্ছা যে বাপ আপনার মেয়েকে বেপর্দা অবস্থায় স্কুল কলেজে যেতে দেখলেন আমি আপনাকে বলছি আপনার বয়স যখন ২০ বছর ছিল হয়তো আপনি ভালো মানুষ ছিলেন আপনি মেয়েদেরকে ডিস্টার্ব করতেন না কিন্তু আপনার সহপাঠীরা এরকম মেয়ে দেখলে রাস্তাঘাটে ডিস্টার্ব করতো না করতো তো আপনার মেয়ে যে যাচ্ছে আপনার মেয়েও তো সেই অবস্থার সম্মুখীন হতে পারে তো আপনার মেয়েটাকে আপনি বুর্খা করে তারপরে করতে না বের করবেন একজন নারী বেপর্দা থাকার পেছনে চারজন পুরুষ দায়ী কয়জন পুরুষ দায়ী এক নাম্বার স্বামী স্বামীর কারণে স্ত্রী বেপর্দায় থাকে দুই নম্বর বাপ বাপের কারণে ঘরের মেয়েরা বেপর্দায় থাকে তিন নম্বর বড় ছেলে বড় ছেলে ঠিক না থাকলে ছোট ছোট বোনেরা বেপর্দা হয়ে যায় আর চার নম্বর হচ্ছে বড় ভাই বড় ভাইও যদি সচেতন না থাকে তাহলে ঘরের মহিলারা বেপর্দা হয়ে যেতে পারে আমরা এই চার শ্রেণীর বাহিরে কেউ আসি সবাই এই চার শ্রেণীর ভিতরে খবরদার পাঁচ ওয়াক্তের নামাজি আপনি যুদ্ধ পড়েন হাজি সাহ হজও করে ফেলেছেন কিন্তু ঘরের মহিলাদেরকে যদি বেপর্দা রাখেন দাই ইউজ হয়ে যাবেন আর দাই ইউজ কোনোদিনও আল্লাহর জান্নাতে ঢুকবে না অনেকে তো আছে বউ নিয়ে উমরায় যায় উমরায় যাওয়ার সময় সেলফি তুলে ছবি তুলে তারপরে দম্পতি ফেসবুকে ছবি আপলোড করে বলে আমরা স্বামী স্ত্রী হজে যাচ্ছি উমরায় যাচ্ছি সবাই দোয়া কইলেন কি বলেন আছে আছে না নাই স্বামী স্ত্রী যাচ্ছে ভালো কাজে কিন্তু নিজের বউটারে পাবলিকের হাতে তুলে দিয়ে তারপর চলে গেছে বলবেন হুজুর পাবলিকের হাতে তুলে দিছে কেমনে আপনি যখন ফেসবুকে কোনো একটা স্ট্যাটাস দেন কোনো একটা ফটো দেন এটা আপনি একা দেখবেন না পাবলিক দেখবে কথা কন না কেন পাবলিক দেখবে তো বউটা তো আপনার পার্সোনাল জিনিস জন্য বলছি পার্সোনাল জিনিসটাকে পাবলিকের কাছে আপনি ছেড়ে দিয়েছেন আপনি একটা বেহায়া রুচিশীল মানুষ না যারা নিজের বউকে পর্দা করায় না এরা রুচিশীল না কেন রুচিশীল না এই জন্য তারা রুচিশীল না নিজের বউকে বেপর্দা অবস্থায় ঘর থেকে নিয়ে বের হলো মনে করেন একটা বিয়ের ফাংশনে বিয়ে বাড়িতে গেছে তার বউ বেপর্দা এখন বিয়ে বাড়িতে তো অনেক মানুষ আসে বিয়ে বাড়িতে অনেক মানুষ এসে বলতেছে আচ্ছা ভাই এটা কে আপনার সাথে কয় চিনস না এটা তোর ভাবি এখন রুমের মধ্যে যারা ছিল এক একজন এক এক কথা বলতেছে বলতেছে ওয়াও আগে বলতেছে উফ আগে বলতেছে ইফ হ্যাঁ বউ কার আর কুতাকুতি করতেছে গে দেখছেন হ্যাঁ আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি এটা আরে আপনার বউয়ের সৌন্দর্য আপনি উপভোগ করেন আপনার বউ আপনি মোহরানা দিয়ে কাবিন দিয়ে আপনি বিয়ে করেছেন কিন্তু বউটাকে বেপর্দা বানায়া পাবলিকের কাছে ছেড়ে দিয়েছেন কেন আপনার তো হায়া সরম বলতে কিচ্ছু নাই ব্যক্তিত্ব নাই রুচিশীল মানুষ না আপনি আপনি একটা বেহায়া মানুষ আল্লাহদেরকে হেদায়াত দেন কি বলবো আর কিছু মানুষ তো এরকম আছে আল্লাহ যেন এদেরকে হেদায়াত দান করে বলেন আমিন তো শেষ জামানার আরেকটা ফেতনা হলো বেপর্দারাও ফেতনা ছড়াবে আবার পর্দা কুইরাও এরকম ফেতনা ছড়াবে আসুন আমার বোনদেরকে এই ধরনের ফিতনা থেকে এবং আমাদের ঘরের মহিলাদেরকে আল্লাহ এমন ফিতনা থেকে বাঁচিয়ে রাখুন বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের এরপরে শোনেন কেয়ামতের আগে আরেকটি ভয়াবহ ফিতনা হলো মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বানানো হবে মিথ্যাকে সত্য বানানো হবে হলুদ মিডিয়া আর হলুদ সাংবাদিকতা বেড়ে যাবে নবীজি বলেছেন দেড় হাজার বছর আগে আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন অচিরেই কেয়ামতের আগে শেষ জামানায় আমার উম্মতের মধ্যে এমন একটা কঠিন অবস্থা আসবে যখন মানুষগুলো প্রতারণাপূর্ণ সময়ের মধ্যে আগমন করবে অবস্থা তখন এমন হবে সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হবে মিথ্যাবাদীকে সত্যবাদী বানানো হবে মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বানানো হবে ভালোকে খারাপ খারাপকে ভালো বানানো হবে দেখুন কি এক কঠিন সময় চলে এসেছে এই কঠিন সময়ে দেখা যায় ভালো ভালো লোকগুলোকে মিডিয়ায় খারাপভাবে দেখানো হয় আবার চোর ডাকাত চাঁদাবাজদেরকে ভালো বানাইয়া মিডিয়াতে দেখানো হয় কি বলেন আছে না নাই ভালো ভালো মানুষগুলোকে লুটপাটকারী বানায়া এরপরে তাদের উপরে অপবাদ দিয়ে তাদেরকে তাদের উপরে প্রহসন করে বিচারের নামে অবিচার করা হয় আর চোর ডাকাত বটপারগুলোকে প্রতারণা করে ধোকাবাজি করে ভেতর থেকে বাহিরে দিয়ে যায়। কেয়ামতের আগে এমন কঠিন সময় আসবে নায়িকা গায়িকা চোর ডাকাত বাটপাররা বুক ফুলিয়ে জামিন নিয়ে বাইরে থাকবে আর কোরআনের খেদমত করনেওয়ালা লোকেরা ইসলামওয়ালা লোকের উপরে অবিচার নেমে আসবে এই রকম করে কেয়ামতের আগে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো হবে এরপরে কেয়ামতের আগে আরেকটা ফেতনা হলো চার নম্বরে বলছি প্রযুক্তি অনেক উন্নত হবে কিন্তু প্রযুক্তি উন্নত হলেও মানুষেরা প্রযুক্তির সঠিক ব্যবহার না করে মানুষেরা প্রযুক্তির অপব্যবহার করবে প্রযুক্তি এত উন্নত হবে নবী করিম সাল্লাসাল্লাম আজ থেকে আরো দেড় হাজার বছর আগে বলেছেন কেয়ামতের আগে ইন্নামিন আসরত ইসা আইয়ুজহারাল কৌল ওয়াইজানাল ফেল নবীজি বলেছেন কেয়ামতের একটা আলামত হলব কেয়ামতের আগে মিডিয়া এত উন্নত হবে কথা প্রচার করা সহজ হবে এটার একটা ব্যাখ্যা শুনেন ভাই ভাইজানরা শোনেন কি বাস্তবিক কথাগুলো দেড় হাজার বছর আগে পৃথিবীতে বিজ্ঞানের জন্ম হয়েছে এত আসতে বলছেন কেন বিজ্ঞানের জন্ম হয়েছে জন্ম হয় নাই আপনারা আওয়াজ একটু ফাটা ফাটা শুনতেছেন এটা ওই ম্যানের কি বলে মিক্সার মেশিন নান আর কুফল সে এটা করে একটা ঝামেলা লাগাই দিছে তো যাই হোক যেহেতু হয়ে গেছে এখন আর কথা বলে লাভ শোনেন কেয়ামতের আগে নবীজি বলেছেন ফিতনার জামানা এমন এমনভাবে সেই জামানায় ফিতনা ছড়াবে কেয়ামতের আগের সময়ে প্রযুক্তি উন্নয়ন উন্নত হবে দেড় হাজার বছর আগে পৃথিবীতে বিজ্ঞান ছিল না বিজ্ঞানের জন্ম হয় নাই সেই সময়ে নবীজি ভবিষ্যৎবাণী করেছেন যে কিয়ামতের আগে প্রযুক্তি উন্নত হবে তিনি যে শেষ নবী এটা তার সবচেয়ে বড় একটা কি প্রমাণ কারণ আল্লাহর নবীর প্রতিটি কথা সত্য আল্লাহর নবীর কথাগুলো ওহি সেগুলো হলো ওহিয়ে গেইরে মাতলু ওহি হলো দুই প্রকার ওয়াহিয়ে মাতলু আর দুই নম্বর হলো ওয়াহিয়ে গাইরে মাতলু ওয়াহিয়ে মাতলু মানে যেটা তেলাওয়াত হয় নামাজে যেমন নামাজে আমরা কোন কিতাব থেকে তেলাওয়াত করি কোরআন এই জন্য কোরআনকে বলা হয় ওয়াহিয়ে মাতলু আর হাদিসকে বলা হয় ওয়াহিয়ে গেইরে মাতলু যেটা নামাজের ভেতরে আমরা তিলাওয়াত করি না কিন্তু সেটাও ওহি সেটাও কি ওহি আল্লাহ নবী দেড় হাজার বছর আগে কথাটা বললেন দেখেন এককালে রাস্তাঘাট ছিল না যানবাহন দামি দামি গাড়ি ছিল না সেই সময় মানুষ গরুর গাড়ি ঘোড়ার গাড়ি ব্যবহার করত। কিন্তু এখন আর গরুর গাড়ি ঘোড়ার গাড়ি নাই ইঞ্জিন চালিত বাহন আছে এখন বিমান রকেট চলে এসেছে এত উন্নত প্রযুক্তি একটা সময় না একটা সময়ে আপনি কোনো কিছু জানাইতে হলে বেতারে যাওয়া লাগতো অথবা টেলিভিশন সেন্টারে যাওয়া লাগতো এখন কি আর এত দূরে যাওয়া লাগে যার একটা ফেসবুক আইডি আছে সে এখন মিডিয়ার মালিক ফেসবুক আইডিতে এসে অথবা তার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা লাইভ করলেই তার কথা মুহূর্তেই গোটা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে তাহলে নবীজি বলেছেন দেড় হাজার বছর আগে কিয়ামতের আগে কথা প্রচার করা সহজ হয়ে যাবে তাহলে এখন কথা প্রচারটা সহজ হয়েছে না কঠিন হয়েছে আরে আগে তো আপনারা চিঠি লিখতেন বিদেশে থাক কেউ থাকলে এই চিঠি লিখার পরে পৌঁছাইতে পৌঁছাইতে লাগছে কয়েকদিন এখন কি কথা প্রচার করতে কথাটা পৌঁছাই দিতে কয়েকদিন সময় লাগে হ্যালো বলেছেন সাথে সাথে শুনে ফেলেছে সাত হাজার দশ হাজার মাইল দূরে থাকলেও অসুবিধা নাই তাহলে নবীজি বলেছেন শেষ জামানায় কথা প্রচার করা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে এখন কথা প্রচারটা সহজ হয়েছে ওই ওহসান আল ফাইল এবং কর্ম ধারণ করাও সহজ হবে এই দেখেন ভিডিও ক্যামেরা দিয়া সব রেকর্ড করে রেখে ফেলতেছে দেড় হাজার বছর আগে ক্যামেরা ছিল ছিল না নবীজি বলেছেন এইরকম শেষ জামানাটা উন্নত হবে উন্নত হলেও মানুষ প্রযুক্তির সঠিক ব্যবহার না করে অপব্যবহার করে তাদের ইমানকে ধ্বংস করে আজকে তো সেভাবে ইমান ধ্বংস হচ্ছে কিভাবে আজ ইমান ধ্বংস হচ্ছে প্রযুক্তির অপব্যবহার করে এই যে মোবাইল মোবাইলটা কিন্তু ভালো জিনিস কিন্তু এটা দিয়ে দেখা যায় আমরা আগে তো একটা মেয়েকে যদি কোনো ছেলের ভালো লাগতো ভালো লাগলেও যোগাযোগ করতে হলে হয় চিঠি লেখা লাগতো চিঠি লিখলে ধরা মাঝে মাঝে ধরা খাইয়া মাইরও খাইছে আগে কোনো মেয়েকে ভালো লাগলেও এত সহজে তার কাছাকাছি যাওয়া যেত না এখন শুধু ফোন নাম্বার অথবা ফেসবুক আইডি পাইলেই হয়েছে তাহলে এখন বলেন তো এই মোবাইলের অপব্যবহার করে চরিত্র নষ্ট করা সহজ হয়েছে না কঠিন হয়েছে অনেক সহজ এজন্য নবীজি বলেছেন শেষ জামানায় প্রযুক্তির অপব্যবহার করে করে মানুষ ইমান ধ্বংস করবে আমার যুবক ভাইদেরকে বিশেষ করে কথাগুলো আমি বলছি খবরদার প্রযুক্তির অপব্যবহার করে নিজেদের চরিত্রকে ধ্বংস করবেন না প্রযুক্তির অপব্যবহার করে নিজের ইমানটাকে হারাবেন না এই প্রযুক্তির সঠিক ব্যবহার করবেন ইমানটাকে বাঁচিয়ে রাখবেন তাহলে আমাদের উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের আজকের মাহফিলে আসতে পেরে আপনাদের কি মন খারাপ হয়েছে সবাইকে আসলেই খুশি কারা কারা খুশি দেখি হাত তুলেন তো একটু দেখি আপনি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাত নামায় না উঁচা করে ধরেন কথা আছে তো আসলে কি আপনারা খুশি যুবকদের আয়োজনে আপনারা খুশি যুবকরা এত বড় প্যান্ডেল বানাইছে কিছু ঘাটতি আছে আপনারা যে খুশি আছেন এই খুশির প্রমাণ দিবেন হাতগুলো নামান নামাইয়া নামাইয়া নামাইয়া নামাইয়া পকেটে ঢুকান মানুষের পকেটে ঢুকাইয়েন না নিজের পকেটে ঢুকান চাদর যাবে যে উঠবে খবর আছে ২০ লাখ না ২০ লাখ তো পারবে না যে উঠবে দশ হাজার ঠিক আছে হ্যাঁ মা বোনদের প্যান্ডেলে যাবে আমার মা বোনরা বেশি বেশি দান করা দরকার আমার ওয়াজ কিন্তু শেষ না বাবারা আমার আরও কয়েকটা পয়েন্ট বাকি আছে এই যে উনি উঠছেন ওই এই যে ষাটওয়ালা ভাইকে আটকান তো উনি স্বেচ্ছাসেবক আচ্ছা তাহলে ঠিক আছে কেউ উঠবেন না উঠলে কিন্তু খবর আছে দশ হাজার টাকা দেওয়া লাগবে কষ্ট হচ্ছে আপনাদের আমি কি মোনাজার দিয়ে দিব না আরও দুই একটা কথা বলবো আরও দুই একটা পয়েন্ট বলি ইনশাল্লাহ কিছুক্ষণ পরে তো আজান হয়ে যাবে চুপচাপ করে আমাদের ভাইয়েরা ব্যাগ নিয়ে যাবেন ওনারা নীরবে নীরবে যাবেন আমরাও নীরবে নীরবে আল্লাহর পথে কিছু দান করে ফেলবো ইনশা আল্লাহ এবং মা বোনরাও আমরা সামিল হয়ে যাব ইনশা আল্লাহ সবাইকে তৌফিক দান করেন বলেন আমিন আমার বাবা যান আমার ভাইয়েরা শোনেন তাহলে কেয়ামতের আগে এই যে প্রযুক্তির অপব্যবহার করে আমরা নিজেদেরকে সেফ রাখতে পারবো তো ইনশাল্লাহ যুবক ভাইদের উদ্দেশ্যে কথাগুলো বলছি যুবক ভাইয়েরা খবরদার যৌবন বয়সে চরিত্রটা নষ্ট করবেন না হারাম রিলেশন করবেন না গার্লফ্রেন্ড বানাবেন না আর বোনদেরকে বলবো বয়ফ্রেন্ড বানাবেন না বিয়ের আগে সকল প্রকার হারাম রিলেশন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন কারণ হারামের ভেতরে